অনেক মা বোনেরা আছে বাড়িতে যখন ছোট বাচ্চা থাকে এক বছর ছয় মাস দেড় বছর দুই বছরের কাছাকাছি এরকম বাচ্চাদেরকে খেয়াল রাখে না বাচ্চা একটি রুমের মধ্যে কি করতেছে না করতেছে সেটা খেয়াল রাখে না রান্নাবাড়ি করার সময় বাচ্চা বাচ্চাকে রেখে সে রান্নাবাড়ির কাজে ব্যস্ত আর এদিকে বাচ্চা কি করে তার কোনো খেয়াল নেই এই যে আপনারা ভিডিওটি দেখলেন ছোট একটি বাচ্চা বালতির মধ্যে পড়ে গিয়েছে অনেক সময় আমাদের এরকম বড় বালতি থাকে বালতির মধ্যে পানি থাকে সেই পানি থাকা অবস্থায় কিন্তু বালতিটা পাকের ঘরে থাকে ওই সময় কিন্তু বাচ্চা আর বাচ্চারা সবসময় পানি আর আগুনে দুইটি জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে এবং শয়তান সেদিকে বেশিরভাগ তাদেরকে আকৃষ্ট করে ফেলে তো এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন বালতির মধ্যে এভাবে পড়ে আছে তার মায়ের কোনো খবর নাই তো কিছুক্ষণ পরে কিন্তু বাচ্চাটা মারা গিয়েছে এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে হয় অনেক পরিবারে হয় বেখেয়ালির কারণে বাচ্চা মারা যায় অনেক সময় অনেক পরিবারের বাচ্চারা পুকুরের পাশে ঘর থাকলে পুকুরে যায় পুকুরে চলে যায় মানে বাচ্চার প্রতি খেয়াল থাকে না মোবাইল নিয়ে ব্যস্ত না হলে টেলিভিশন নিয়ে ব্যস্ত না হলে গল্প নিয়ে ব্যস্ত অনেক মা বোনেরা আছে এরকম বেখেয়ালি বাচ্চার খবর থাকে না আবার অনেক সময় মার্কেটে যাওয়ার সময় বাচ্চাদেরকে নিয়ে যায় বাচ্চাদেরকে হাত থেকে ছেড়ে হাঁটে তখন কি করে বাচ্চা হঠাৎ করে ওই বাচ্চা হারিয়ে মার্কেটে বাচ্চা হারিয়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে বাচ্চারা যখন মার্কেটে যায় বিভিন্ন খেলাধুলার জিনিস দেখে তখন ওইদিকে এরকম এরকম তাকায় আর ওইদিকে মা আগে চলে যায় তখন বাচ্চাটা দিশকুল হারিয়ে ফেলে যে আমার মা কই মা কই তখন একদিক থেকে আরেক দিক চলে যায় এভাবে কিন্তু বাচ্চা হারিয়ে যায় এবং অনেক সময় বাচ্চা কিডন্যাপও হয়ে যায় সো আপনারা যারা মা মা বাবা রয়েছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাচ্চা কি করে না করে আপনার সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার বাচ্চাটি কি করছে আপনার বাচ্চাটি ছোটো অবুজ সে কিন্তু জানে না চিনে না বুঝে না তাই তাকে খেয়াল রাখা আপনার অত্যন্ত জরুরি প্রয়োজনে রান্না আপনি এক ঘন্টা পরে করবেন কিন্তু আপনার বাচ্চা কী করছে সেটা আপনাকে দেখতে হবে এই যে বালতির মধ্যে বাচ্চাটি পড়ে যাচ্ছে তার মা বাবার কারো কোনো খেয়াল নাই এভাবে কিন্তু বাচ্চারা মারা যায় আর সবসময় বাচ্চাদেরকে পানি এবং আগুন জিনিসটা টানে বেশি এদিকে নিয়ে যায় শয়তান ওদিকে আকৃষ্ট করায় বেশি সো এভাবে কিন্তু আপনারা খুব কষ্ট লাগলো আমার দেখে ভিডিওটি তাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও এভাবে শেয়ার করে দিন ভিডিওটি যাতে অনেক মা বোনেরা এই ভিডিওটি দেখে পক্ষে একটু হলেও কেয়ারফুলি থাকে এবং অনেক মা বোনেরা রয়েছে এভাবে বাচ্চাদেরকে কেয়ারফুলি রাখে না খেয়াল রাখে না তারা যাতে ভিডিওটি দেখলে পক্ষে একটু মনে কষ্টটা আসে যে যা আমার বাচ্চাটা কখন জানি দুর্ঘটনা ঘটে আমি একটু খেয়াল রাখবো তাই ভিডিওটা শেয়ার করা সবার জরুরি আর সবাই খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি কারণ বাচ্চারা হচ্ছে ছোট অবস্থারা অনেক কিছু করতে চায় অনেক কিছু খেলতে চায় এই সময় যেহেতু তাদের পাশে আর সবসময় বালতির পানি তানিয়াগুলো আপনারা বালতি পানিগুলো ফেলে রাখবেন বালতির পানি ফেলে দিয়ে খালি বালতি রাখবেন আর আগুন থেকে সাবধানে রাখবেন বাচ্চাদেরকে কারণ একটি বাচ্চা জন্ম দিতে যে কষ্ট সেটা মাই বোঝে আর কেউ জানে না আর একটি বাচ্চা যদি অবস অবস্থায় বাচ্চা যদি কোনো দুর্ঘটনায় মারা যায় সবচেয়ে বেশি কষ্টটা মায়েরই লাগে সো ভিডিওটি শেয়ার করবেন